আমার সমস্যা মাজা ব্যথা মাজার থেকে অক্ষর অক্ষর ওই পাওয়ার কাটলো পর্যন্ত ব্যথা দুলো পা সুর ভিতরে ব্যথা ব্যথার জ্বালা আমি পাগল হয়ে যাই দশ বছর লাগে ব্যথা চলতেছে মাজার মধ্যে না মাজার থেকে পায়ে এই দুটা আজকে ওনার অষ্টমতম দিন মা নামটা কি ছিল আপনার পুষ্পাক্তার আসসালামু আলাইকুম দর্শক দর্শক আজকে আমার এই পেশেন্টের অষ্টমতম দিন আমাদের এই মা যখন ভর্তি হয়েছিলেন আট দিন আগে উনি একদম টোটালি হাঁটাচলা করতে পারতেন না প্রচন্ড রকম ব্যথা উনি পিএলআইডি সমস্যা নিয়ে উনি ভর্তি হয়েছিলেন আমাদের এই হসপিটালে সো ওনার ট্রিটমেন্ট চলছে এখন মা আজকে আট অষ্টমতম দিন আপনার কেমন আছেন সেই প্রথম আলহামদুলিল্লাহ একটু ভালো আগের থেকে একটু ভালো আছেন হ্যাঁ। ট্রিটমেন্ট আপনার চলছে প্রতিদিন কয় বেলা করে ট্রিটমেন্ট চলছে আপনার হ্যাঁ, তিন বেলা করে তিন বেলা করে চলছে তো আগে যে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন সেই ব্যথার কি অবস্থা এখন ব্যথা কিছু কমে আছে কিছুটা কমে এসেছে হ্যাঁ, সোজা হাঁটতে পারে এখন সোজা হাঁটতে পারে হ্যাঁ। স্যার কতদিনের কথা বলেছে আপনাকে স্যার বলছে এক মাস ভর্তি এক মাসের কথা বলেছেন আজকে আট দিনই আপনি দেখছেন এখন আপনি সোজা হয়ে হাঁটতে পারছেন আগে করতে পারতেন না এমন কোনো কাজ আছে যেটা এখন করতে পারেন